হজরত শাহ গরিবুল্লাহ মাজার কমিটিকে শিরকতে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে হজরত শাহ গরিবুল্লাহ রহমতুল্লা আলাহির মাজার শরীফটি লালমনিহাট জেলার হাতিবান্দা উপজেলা অবস্থিত এ মাজারটিতে মোমবাতি জ্বালানো সিজদা করা মাজারের মাটি খাওয়া মনের আশা পূরণ হওয়া ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়া নিঃসন্তান পিতামাতার সন্তান হওয়া পরীক্ষায় ভালো ফলাফল হওয়া ইত্যাদি বিষয়গুলো বিশ্বাস করে মাজারে দান করতে দেখেছেন বলে অভিযোগ উঠেছে হাতিবান্ধা উপজেলা ইমাম কল্যাণ সংস্থার সভাপতি ও সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে শাহ গরিবুল্লাহ দরবেশ রহমতুল্লাহ আলের মাজার কমিটির সভাপতি ও সম্পাদককে চিঠিটি পাঠানো হয়েছে বিশ জানুয়ারি শাহ গরিবুল্লাহ মাজার কমিটির হাতে চিঠিটি পৌঁছে চিঠিতে সুরা বাকারার আয়াত নং বাইশ সুরা ইউসুফ আয়াত নং একশো ছয় সুরা আন নামল আয়াত নং চুয়াত্তর আল ফাতির আয়াত নং বাইশ আল নমল আয়তং আশি সই মুসলিম শরীফ ও মিসকাত শরীফ পৃষ্ঠ নং একশো আটচল্লিশ মুসনাহে আহমদ মিসকাত শরীফ পৃষ্ঠ নং একাত্তর উল্লেখপূর্বক নতুন বছর থেকে যাতে শিরক না হয় সেজন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয় এ ব্যাপারে হজরত শাহ গরিবুল্লাহ মাজার কমিটির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি